আসসালামাইকুম চলে আসলাম আমাদের নতুন আরেকটা ভিডিওতে অরভিজের পক্ষ থেকে এখানে আমি আপনাদেরকে দেখাবো লেডিস আনস্টিচ কালেকশন গুলো আমাদের যে নতুন দুই হাজার তেইশ সালের আনস্টিচ কালেকশন গুলো আসছে প্রিমিয়াম কিছু কালেকশন হ্যাঁ আপনার জর্জেট বলেন সিল্ক বলেন অর্গেনজা বলেন অর্গেন্ডি বলেন সব ধরনের কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে তো uh, একটু ক্যামেরাটা ক্লোজে আসেন এই যে এখানে কালেকশনগুলো আছে আপনারা দেখতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো আমি খুলে দেখাচ্ছি সেক্ষেত্রে আমাদের হেল্প করবে আমাদের সাগর ভাই সো সাগর ভাই এই কালেকশনটা দেখান এটা হচ্ছে জর্জেটের মধ্যে কাজ করা সাথে এমব্রয়ডারিও আছে এটা হলো ফুল ড্রেসটা ওকে এটা হচ্ছে দোপাট্টাটা আসবে এবং দোপাট্টাটার মধ্যেও জর্জেট খুবই সুন্দর কালার কালার মেরুন কালার আর একটা হচ্ছে কালার আছে ঠিক আছে ভাইয়া নেক্সট এই কালেকশনটা দেখেন জি এটা হচ্ছে জর্জেটের মধ্যে কাজ করা এটার মধ্যে আবার আছে প্লাস এটাও ফোর পিস সো এটার মধ্যে কালার হবে তিনটা এবং খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এবং নিউ সুন্দর ঠিক আছে জর্জেটের মধ্যে দু হাজার তেইশ সালের এটা হলো আপনার নিউ ভার্সন ঠিক আছে তো এটার মধ্যে আমি তিনটা কালার শো করছি এটা একটা কালার আর একটা কালার হবে pink colour oh my god pink কালারটা ওপেন করছি আপনারা দেখতে পারবেন এই কালারটা অনেক সুন্দর এবং অনেক নিখুঁত আচ্ছা এবং খুবই এক্সক্লুসিভ এবারে লেটেস্ট ওকে এবং হাতায়ও কাজ করা আছে ঠিক আছে দোপাট্টাটা আমি খুলে দেখাচ্ছি দোপাট্টাটার মধ্যেও এমব্রয়ডারি করা আছে ইভেন চারো পাঁচটাতেই বর্ডার করা আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন শিপনের উপরে খুবই নিখুঁত ভাবে কাজ করেছে ওকে এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে তো এটার মধ্যে আসছি আমরা এটা হলো সিল্ক এটাও সিল্কের উপরে কাজ করা অবশ্যই এটা এমব্রয়ডারি করে ইয়োগ বসানো ঠিক আছে খুবই এক্সক্লুসিভ এটার মধ্যে হলো সাতটা কালার সাতটা কালারের মধ্যে সাতটা ইয়াবা হ্যাঁ, হ্যাঁ। এটা হলো আপনার স্লিপার স্লিপার মধ্যে হাতা কাজ আছে ঠিক আছে এবং দোপাট্টাটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ কাতানের উপরে সম্পূর্ণ কাতানের উপরে এবং খুবই নিখুঁত একটা কালেকশন এই আপনারা দেখছেন সুন্দর খুবই এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর একটা ফিনিশিং উপরে আসছে কাতান কাজ করাটা ঠিক আছে এটার মতো সাতটা কালার হবে এই কালেকশনটা দেখা এটা জর্জের উপরে সিকেন্সের কাজ করা প্লাস এমব্রয়ডারি করা এটার মধ্যে চারটা কালার এবং প্রতিটা প্রোডাক্টই কিন্তু জর্জেটের যেটা আসছে কালেকশন আপনার ফোর পিস ঠিক আছে ইনার সহ এটা হচ্ছে ড্রেসটা এবং এটার দোপাট্টাটা আরো এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর নাইস একটা কালার হুম স্কাই এটার মধ্যে কয়টা কালার হবে এটার মধ্যে চারটা কালার হবে আমাদের আমি কালারগুলো দেখাচ্ছি একটা লেমন কালার হবে একটা লেমন হবে একটা পিঙ্ক কালার মানে হাওয়াই মিষ্টি কালার হবে আর আপনার এই কালারটা হবে ডিসেট কালার আর একটা কালার হবে লেমন লেমন কালার এবং তিনটা চারটা কালারই অনেক সুন্দর ইভেন আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি হোয়াইট এই ড্রেসটা অনেক সুন্দর এগুলো আপনার ডর্জির উপরে কাজ করা এটার মধ্যে তিনটা কালার এবং তিনটা কালারই অ্যাভেলেবেল এটার মধ্যে কালার হবে ব্ল্যাক মিষ্টি কালার এবং হোয়াইট কালার ঠিক আছে এটার মধ্যে আপনার স্লিপারে হাতা আছে হাতার মধ্যে কাজ আছে এবং খুবই নিখুঁত একটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে আমি দেখাচ্ছি হাতের কাজটা খুবই নিখুঁত ঠিক আছে এটাও আপনার দোপাট্টার মধ্যে কাজ করা এবং আঁচলেও পায়ের করা আছে ঠিক আছে খুবই সুন্দর নিখুঁত একটা কাজ এবং এমব্রয়ডারি করা ঠিক আছে এবং এটাও কিন্তু ফোর পিস ইনার সহ প্রত্যেকটা প্রোডাক্টই ইনার সহ পাকিস্তানি এবং আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হলো অর্গানজার মধ্যে এটা সিকেন্সের কাজ করা সো এটার মধ্যে আপনার ভেরিভেশন আছে আপনার আটটা কালার আটটা ডিজাইন এবং প্রতিটা ডিজাইনের সাথে প্রতিটা পেনগুলো চেঞ্জ হবে এবং সিকেন্সের যে কাজ করাটা আছে সেটাও চেঞ্জ হবে এটা আপনার অল বডিটা ইভেন এটা হচ্ছে হাতাটা ঠিক আছে হাতাটার মধ্যে পেন্টিং করা আছে বডিতে যে কাজটা হবে হাতাতেও সেই কাজটাই আসবে ইভেন আমি আপনাকে দেখাচ্ছি এটার দুপাট্টাটা দুপাট্টাটা এত এক্সক্লুসিভ আপনার প্রিন্টের মধ্যে হবে এটা তো সিকোয়েন্সের কাজ করা আছে এটার মধ্যে আমাদের আটটা কালার আটটা ডিজাইন আমি আপনাকে একটু ফলো করছি ডিজাইনগুলো দেখেন এই যে কালারগুলো হচ্ছে এই প্রতিটা কালার সুন্দর এবং প্রতিটা কালারই আপনার ভেরিয়েশন আছে ঠিক আছে এবং আমাদের প্রতিনিয়তি কালেকশন ঢুকছে এবং সম্পূর্ণই এক্সক্লুসিভ নিউ আরাবিয়া ঠিক আছে এবং আমরা আরেকটা প্রোডাক্ট আসতেছি এটা হচ্ছে আপনার অর্গেনির উপরে এম্ব্রয়ডারি কাজ করা অন্যটাও সুন্দর এটার মধ্যে আমাদের কালার হবে ছয়টা ডিজাইন ছয়টা কালার এবং দোপাট্টাটা হলো আপনার টিস্যুর উপরে এম্বোটারি কাজ করা ঠিক আছে অল ওভার দোপাট্টাতে অল ওভার কাজ এবং খুবই এক্সক্লুসিভ আমি আপনাকে কালার ভেরিয়েশনগুলো দেখাচ্ছি আসলে খুলে দেখানো তো সম্ভব না আমি আপনাকে এভাবে কালার সাগর ভাই বলছে যে আমাদের শোরুমে আসেন আপনারা দেখেন এই কালেকশন ব্যতীত আমাদের আরো কালেকশন আছে মানে অনেক অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন আমাদের অ্যাভেলেবেল আছে দুই সালে আপনারা আমাদের শোরুমে আসেন দিন দেখেন এবং নিয়ম প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে কালেকশন গুলা এবং নিউ নিউ কালেকশন গুলা আপনারা পাবেন আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম